দিলাম নামাজ দিলাম সব নিলাম সব দিলাম জান্নাত দিলাম রোজা দিলাম জান্নাত দিলাম বান্দারে তুই তো জান্নাত পাওয়ার আশাই করেছিস তুই তো আমাকে পাওয়ার জন্য করিস নাই আমার খুশির জন্য করিস নাই তুই বান্দা যদি একটু বুদ্ধি করে জান্নাতকে না আছে জান্নাতের খালিককে যদি যাওয়ার জন্য পাওয়ার জন্য করতি তাহলে